हेलो अस्सलाम वालेकुम अपने लोकेशन देखा जाता है ना क्या एक के अंदर ফুলকার কাছে আল্লাহ ভগবান দিতে যায় হ্যালো হ্যাঁ বলা লিখে দিয়ে লিখে না আমরা এখানে আশেপাশে রেখে তার ডাক দেখা যেন Thank you. ¡Claro que es te